নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আল ফি আইনি সগিরা ও ফি আইনাসি কাবিরা হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমদহু অনুসল্লি আলা রসুলহিল খেলিম আম্মা বাদু ফাউদ বিল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম আদম আলাইহি সালাম তিনি হচ্ছেন আবুল বাসার মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদম আলাইহিসাল্লামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছি বানি আদম বা আদম আলহিসাল্লামের বংশধর আল্লাহ তালা আদম আলহিসাল্লামকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়ালজান্না খলাকুনাহু মিন কবলু মিন নারিসামুম আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলহিসাল্লামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরেস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইন্নি যা আইলুম ফিল আরদে খালিফা ওহে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহিসাল্লামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তাল্লার সাথে ফেরেস্তাদের ডিসকাশনে ফেরেস্তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে কলু আতাজা আলু ফিহা মাইফসিদু ফিহা কুদ্দিমা অর্থাৎ হে আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে নাহনু হবি হামদি কেমন কদ্দিসুলাক আমরা তো আপনার তাজবি পড়ি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন ইন্নি আলামু মালা তা আলামুন যে হে তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি অতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলহিসাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহিসাল্লামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহিসাল্লামকে তৈরি করলেন আল্লাহ তালা ইসাদ করছেন ইন্নি খলিকুম বাসারমেন তিন নিশ্চয় আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি ইসলামকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিন লাজিব তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হামা ইম্মাসনুন মানে কাদামাটি এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচণ্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইনকাল ফখর ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তালা আদম আলাইসালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন ফাইদা সওয়াই তুহু ও নাফাখ তুফি হিমির রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন then I breathed into him my spirit আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলাইহিসাল্লাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সেদিন আদম আলহিসাল্লামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা হু সিতুনা জিরা আন ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম ইসলামকে তৈরি করেছিলেন ইয়মুল জুমা আতি ফিহি খুলিক আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম ইসলামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে এবং আদম আলাইসাল্লামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহিসাল্লামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন বি উনি বি আসমা ই হা উলাই ইংকুম তুম সদিক ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতারা উত্তর করতে পারলেন না অতপর আদম আলি ইসলামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম্বি হুম্বি আসমা ইহিম হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফালাম্মা আম্বা আহম বি আসমা ইহিম আদম আলহিসাল্লাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লাকুম ইন্নি আলম ওগাইবাসমাওয়াতি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলহিসাল্লাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলিহিসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি ইসলাম বলতে পেরেছেন কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেয়া হয়নি সো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলাহ ইসলামকে শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেশতা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদম আলহিসাল্লামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেশতাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদম আলহিসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলহিসাল্লামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে আল্লাহ তালা বললেন উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়াখানা মিনাল খ্যাফিরিন আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে we just bow down our head just little bit আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য ফেরেস্তাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আলাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা ওস্তাক বাবা ওয়াখানা মিনাল কাফিরিন সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস ইবলিশকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেস্তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদম আলি সাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু now a new character appeared নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহাজ্ঞানী সত্তা যে হচ্ছে কানামিনাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানামিনাল জিন্নি ফাফাসাকা আন আমরে রব্বি ইবলিস বা শৈতান বেসিকলি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আলাহ ইসলামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে আবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত কিন্তু আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকে আল্লাহ তাসুদা ইদ তুক হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিলে তুমি কেন সেজদা দিলে না ইবলিশ তখন উত্তরে বলল আনা খাইরুম মিনহু খলাক্তানি মিন নার ও খলাক্তাহ মিন তিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিক্যান্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিচিউড তার মধ্যে গ্রো করলো সে বললো খলাক তানি মিন্না ও খলাক তহমিন চিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেবো সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদাচ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে এবার বলতে আরম্ভ করলো কাল আংজিরনি ইলা ইয়ৌমিউ বা আসুন হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইলা ইয়ৌমি ইউবা আসুন আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত এবাদত করে আল্লাহ তালার প্রিয় হয়েছিল তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগ্যান্স এই যে ইগোয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন লাহমসরাতকাল মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সুম্মালা আতিয়ান্নাহম মিমবাইনে আইদিহিম অমিন খলফিহিম ওয়ান আইমানিহিম আন শ্যামা ইলিহিম সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব হুইসপারিং করব ফলা তাজিদু আকসার আহম শাকিরিন আপনি তাদেরকে শুকর গুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন লামান থাবি আগা মিন হুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ তালা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে বনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না এবং আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ্দাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যেয়ে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চির বিদ্বেষ চিরদ্বন্দ্ব শায়তান আর বানি আদম আদম আলাইহিসাল্লামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না এই ঘটনার পর আদম আলাইহিসাল্লাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাইহাসালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলামিন লিয়াস লিয়াসকুনা ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন খলা খামিন হা ঝাউজাহা ওবাসামিন হুমা রিজালাং খেসির ওয়ানিসা আল্লাহ তালা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আল ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহাসাল্লামকে তৈরি করা হয়েছে সহিবুখারিতে এসেছে খলিক নামিন তেলা পাজরের হাট থেকে আদম আলি বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলাইহাসাল্লামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলাইহিসাল্লাম হাওয়া আলাইহাসাল্লামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিসালামকে আলাইহাসালামকে আল্লাহ তারা আদম আলাইসাল্লামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন বকুল নাইয়া আদম উসকুন আন্তাওয়াজ জান্না আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে অকুলা মিনহা রগাদান হাইসি ইতুমা এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওয়ালা তখরবা হ্যাঁ দিহি সাজারতা ফাতাকুনা মিনাল দলিমিন জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওয়ালা তখরবা হ্যাঁ দিহি সাজারা এই গাছের ফল খাবে না be aware of this tree এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে ফাতা কোন আমিন আলমিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আদাম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতিল দিলেন ডুজ অ্যান্ড ডোনস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদামকে গোমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদাম এবং হাওয়া আলিহাসাল্লামকে উইসপারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল কোরআন বলছে ফাওয়াসওয়াসা লাহুমা শৈতান লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শয়তান এসে বলল আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেস্তা তোমরা ফেরেস্তা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না সো এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না কিন্তু আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শয়তান বলল যে ওয়াকাসামাহুমা ইন্নি লাকুমা মিনাল সহিন নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা আমার কথা শোনো যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না আদাম আলহি ইসলাম আল্লাহ তাল্লাহ সে দ্যার ডুজ অ্যান্ড ডোনস সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সাথে সাথেই লাহুমা ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম ইসালাম এবং হাওয়া আলাই আলাইহাসাল্লামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালার আদেশ কামান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহা কুমা কুমার সাজারা আদাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দিইনি যে ইন্না শয়তান আলাকুমা আদু মুবিন শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলি আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম ওনারা লজ্জিত হলেন ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তালা বলছেন আহিদ আহিদনা ইলা আদম আমিন কবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ আজমা আমি আদামকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটি তুমি করো না কিন্তু আদম আলাহ ইসলাম ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি ফলে আদাম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন ফাতালাক্ক আদাম উমের রব্বিহি কালিমাত কিছু বাক্য শিখিয়ে দিলেন সে বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল রব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ও তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন মানে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলিহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম উভয়ে অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তালা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এহিবিথু বা আদুকুমলি বা আদিন আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো ওলা কুমফিল আরদে মুস্তাকরুয়া মাতা আন ইলাহিন এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফিহা তাহিয়াউন ও ফিহা চামুথুন ও মিনহা তুখরজুন you live there you die there and you will be resurrected from there তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব and this is my decision Adam আলহিসাল্লাম এবং হাওয়া আলহিহাসাল্লাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না ফা ইম্মা ইয়াতিয়ান্না কুমিন্নি হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে ফামান তাবি আহুদাইয়া ফালা ইয়াদিল্লু ওলা ইয়াসকা আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথভ্রান্ত হবে না তারা কখনো গোমরা হবে না অতপর আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলহিসাল্লামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গা আল্লাহ নামিয়ে দিয়েছেন কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডাম স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম আলাইসালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন হাওয়া আলাইহাসাল্লামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তালা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ রসুল্লাহ ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো how was the life of Adam and Eve on earth এই পৃথিবীতে আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কিভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছেন আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধুবান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার আবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন কি করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ তালা সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আলাইসাল্লামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলাইহ ইসলামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলহ ইসলাম এবং হাওয়া আলাইহ ইসলামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহাসাল্লাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী she was a very beautiful lady ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থাপন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করব না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করব আদম আলাইসাল্লাম বললেন না এটা আল্লাহর দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বলল যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আদম আলাইসাল্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কুরবানি করল আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তালার দেয় আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআন করিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ফাতুকুব্বিলা মিন বললাম ওলাম ইউতাকাব্বাল মিনাল আখার তাদের একজনের কোরবানি কবুল হলো আরেকজনেরটি হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড জেলাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল নাক হাবিল আমি তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব তখন হাবিল বলতে লাগলো যে লাইম বাসত্তা ইলাইয়া ইয়াদা আলি তা কতুলানি মা আনাবি বাসিথি ইয়াদি আলি ইলাইকালি আখতুলাক অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে পড়তাবে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ কথাতেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল কোরআন বলল ফাকত আলাহ আসবাহমিন আল খাসিল কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড the first murder ever in the world পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হল এবং হত্যাকারী ছিল আদম ইসলামের ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বুখারিতে আল্লাহ রাসুসাহ ইসলাম এরশাদ করেছেন আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে এই মার্ডারের ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না কেন কারণ এটা যে মৃত্যু দিস ইজ দ্য ড্যাথ এটা তাদের জানা ছিল না এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটি কাককে পাঠালেন বাবা আসল্লাহ গরাবান ইয়াব হাসুফিল আর্দি লিউরিয়াহু কাইফা ইউয়ারি আতা আখি দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেলল এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বাড়ি ফাইংয়ের যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সারলেন আদাম আলহিসাল্লাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে ভর্সনা করলেন এবং আদম ইসলামের সন্তান সন্ততি সবাইকে ডেকে তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন হাবিলের পরবর্তীতে আল্লাহ তালা এওয়াদান আন হাবিল হাবিলের পরিবর্তে তিনি শীস আলহিসাল্লামকে আদম আলাইসাল্লামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন হাওয়া আলাইসাল্লামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীষ এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো এবং আদম আলহিসাল্লামের পরে শীষ আলহিসাল্লামকে আল্লাহ তালা নবী হিসেবে সিলেক্ট করলেন এবং সহিবনে হিব্বানের একটি বর্ণনা এসেছে যদি বর্ণনাটি দুর্বল যে শীষ আলাইহিসাল্লামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলাইহিসাল্লাম তার জীবনের এক হাজার বছর পূর্ণ করলেন তিনি বয়োবৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবতির দায়িত্ব আল্লাহ তালা শীষ আলাহি সালামের কাঁধে দেওয়ার পরে আদমে আলাহি সালামের পৃথিবী থেকে বিদায় নিলেন কোথায় তাকে কবর দেয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোনো কোনো বর্ণনা মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মাকদাসে কবরস্থ করা হয়েছে আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলহ ইসলাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পারে জমালেন সম্মানিত সুদী আদাম আলহিসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা কেন আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোরআন কারিমে নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন কেন আদম আলাহ ইসলামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য শিক্ষা লেসেন এগুলো যাতে গ্রহণ করতে পারি আদম আলহিসাল্লামের এই বর্ণাঢ্য জীবনী থেকে সংগ্রামী জীবনী থেকে আমরা কি শিখতে পারি কি কি লেসন আমাদের জন্য রয়েছে এ পর্যায়ে আদম আলি ইসলামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব আদম আলি ইসলামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসিত আল কিব্রিয়া উরিদা ই অহংকার হচ্ছে আমার চাদর এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান নামে নিক্ষেপ করব কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তালার আদেশ অমান্য করেছে এবং সে ধিকৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা খাইর মিনহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না ইসলাম আমাদেরকে এটা শেখায় না নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যেটা আমরা আদম ইসলাম এবং শয়তানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আল ফি আইনি সগিরা ও ফি আইন নাসি কাবিরা হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে সেটা মানুষ ডিসাইড করবে এজন্য আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলতেন হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান তাহলে আদম আলাইসাল্লাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি আমরা যেন এই ইগোয়েস্টিক সমস্যাতে না ভুগি আমরা কখনো যেন অহংকারী না হই বরং আমরা যেন বিনয়ী হতে পারি বিনয়ী বান্ধবদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এবং সে নিজেকে বড় মনে করেই চির অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে আদাম আলহ ইসলামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা আই রিপিট আমি আবারও বলছি মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা নগ্নতা বা অশ্লীলতা এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেন সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে এবং কেন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল সুরা আরাফ আল্লাহ বলছেন লিউরিয়া হুমা সাউআতিহিমা যাতে করে তাদের প্রাইভেট তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে তাহলে আমরা এই ঘটনা থেকে আরও যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে চাচ্ছে দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই এটা ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল এবং কারা আসলে আমাদের শত্রু কে আমার শত্রু কে আমার বন্ধু এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন যে ইন্নাহুল আকুম আদু মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু সো কে আমার বন্ধু কে আমার শত্রু এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আদম আলহিসাল্লামের এই স্টোরি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহাসাল্লামকে থাকার সুযোগ দিলেন আল্লাহ বললেন ওয়ালা তাকর আবাহি সাজারা খবরদার যেটা মনে চায় খাও কিন্তু ওই গাছের কাছেও যেও না আল্লাহ তালা কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না আল্লাহ বলেছেন কাছেও যেও না এটা একটা কোরআনিক টার্ম কাছেও যাওয়া যাবে না ফল খাওয়া তো দূর কি বাদ ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে এজন্য আল্লাহ তালা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না এটা কোরআনের একটা টার্ম অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেছেন ওলা তাকরবুজিনা অশ্লীলতার কাছেও যেও না যেখানে আল্লাহ তালা আমাদেরকে শিখাচ্ছেন যে কাছেও যেও না কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি আমরা মোস্ট রিসেন্টলি কিছু বছর আগে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার দুর্দান্ত সব গল্প নিয়ে তারা কিছু প্রোগ্রাম করেছিলেন সেখানে তরুণ তরুণীদেরকে খুব বেশি কাছে আসার জন্য তারা একে অপরের কাছে আসা লাভ স্টোরিগুলো শেয়ার করা এগুলো তারা প্রমোট করেছে কিন্তু তার বিপরীতে কোরআনিক পয়েন্টস অফ ভিউ যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা ভিন্ন কনসেপশন দেখতে পাই সেখানে কোরআন আমাদেরকে বলেছে যে কাছেও যাওয়া যাবে না তোমরা কাছেও যেও না সো এই বিষয়টি যেন আমরা মনে রাখবার চেষ্টা করি আদম ইসলামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে শয়তান সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে মানে আমার আরও লাগবে আমার আরও চাই আমার আরও পেতে হবে যেমন জান্নাতে নিঃসন্দেহে আদম এবং হাওয়া আলাইহাসাল্লামের জন্য কোনো অভাব ছিল না সব কিছু সেখানে ছিল তারপরেও কেন তাদেরকে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ফল কেন খাওয়া লাগবে শয়তান এসে সেই কাজটাই করেছে শয়তান বোঝাতে যাচ্ছে তোমাদের আরও লাগবে আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়ামতে তোমাদের হবে না বরং যেটা আল্লাহ নিষেধ করেছে ওইটা ওইটাতেই যেতে হবে সো এটা হচ্ছে শয়তানের একটা ধোকা দেওয়ার পদ্ধতি শয়তান সবসময় আমাদেরকে আরও চাই আমাদের আরও লাগবে আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে এরকম আরও আরও করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি ফলে আমরা অস্থির হয়ে উঠি শয়তান কখনোই চায় না আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী থাকি আমরা যেন ধীরস্থির থাকি আপনি যখনই ধীরস্থির হবেন আল্লাহর সিদ্ধান্তে যখন আপনি সন্তুষ্ট হবেন তখনই আপনি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন তখন আপনার মধ্যে একটা কামনেস একটা ট্রায়াঙ্কুলিটি চলে আসবে কখনোই শয়তান এটা চায় না বরং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে আরও চাই এরকম একটা উন্মাদনা অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় এই গল্প থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত বড় শক্তি একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তালা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেয়নি কিন্তু আমরা অল্পতে নিরাশ হয়ে যাই শয়তান বলেছিল আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও লম্বা হায়াত দাও আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বললেন আল্লাহ আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে যেন আদম এবং হাওয়াকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি তুমি সুযোগ দাও আল্লাহ সুযোগ দিলেন আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বলল আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি টেম্পটেশন দিতে পারি আল্লাহ তালা এটাও কবুল করলেন তো যে আল্লাহ তালা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন সে আল্লাহ তালাকে আমাদের দোয়া কবুল করবেন না অবশ্যই করবেন তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায় চাওয়ার মতো যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় সেই দোয়াটাও আল্লাহ তালা কবুল করবেন দোয়া ইজ ইটস অ্যান আর্ট এটা একটা শিল্প কেমন করে চাইতে হয় কেমন করে দোয়া করতে হয় সেটাও জানতে হয় সো আমরা যখন আল্লাহ তালার কাছে চাইবো আমরা যেন খুব সিনসিয়ারলি চাই পাঁচ নাম্বার যেই শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া শয়তানও আল্লাহর আদেশ অমান্য করেছে আদম আলাইসাল্লামও আদেশ অমান্য করেছে আল্লাহ বলেছেন সেজদা দাও শয়তান সেজদা না দিয়ে আদেশ অমান্য করল আল্লাহ তালা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না আদম আলাইসাল্লাম ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে শয়তান ভুল করে সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল অহংকার করেছিল কিন্তু আদম আলাইসাল্লাম ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন শয়তান ভুল করে ভুলের উপর স্থির থাকে আর আল্লাহর প্রিয় বান্দারা ভুল করে তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে এটা খুবই স্বাভাবিক কুল্লুকুম খত্তা তোমরা সবাই পাপি ও খৈরুল খত্তা এই না তো এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপি হচ্ছে যে পাপি পাপ করার পরে আল্লাহ তালার কাছে তওবা করে অনুতপ্ত হয় অনুতপ্ত বান্দার চোখের পানির যে কত পাওয়ার জাহান নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিভে যায় একজন বান্দা যখন ভুল করে পাপ করে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে তার চোখের পানি চোখ বেয়ে তার নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার সব গুণা মাফ করে দেন তাই আমরা যেন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হতে পারি শয়তান আল্লাহকে সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আল্লাহ আমি দেখে নেব কি করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আল্লাহ তালা বললেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমার চ্যালেঞ্জকে আমিও গ্রহণ করলাম তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দিবে কিন্তু আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব সো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাওয়ার এই সুযোগকে যেন আমরা নষ্ট না করি আমরা যেন ভুল করলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা যেন তাওবা করে ফিরে আসি ছয় নাম্বার যে শিক্ষাটি আমরা আদাম আলহ ইসলামের গল্প থেকে পাই সেটা হচ্ছে our life is full of struggle আমাদের জীবনটা হচ্ছে খুবই স্ট্রাগল করে এই জীবনটাকে লিড করতে হয় এখানে অনেক ইফোর্ট দিতে হয় দুনিয়াকে বলা হয় দারুল আসবাব পরিশ্রম করে লড়াই করে নিজের অবস্থানকে এখানে জানান দিতে হয় প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি টিকে থাকবেন দুর্যোগ মোকাবেলা করে কিভাবে আপনি টিকে থাকবেন সেটার শিক্ষা কিন্তু এই পৃথিবীতে আছে যেমন আদম আলহিসাল্লাম হাওয়া আলহিহাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তাদের জন্য সব কিছু যে একেবারে প্রিপেয়ার্ড ছিল ব্যাপারটি এমন নয় ওনাদেরকে কষ্ট করতে হয়েছে ওনাদেরকে চাষাবাদ করতে হয়েছে মেষ পালন করতে হয়েছে গাছ রোপণ করতে হয়েছে ঝড় ঝঞ্ঝা বন্যা এই প্রতিকূল পরিবেশে তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে ফলে এই পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় এই জীবনটা হচ্ছে সংগ্রাময় একটি জীবন ফলে আদম আলি সাল্লামের এই সংগ্রামী জীবন থেকে আমরা এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে লড়াই করে করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে সর্বশেষ আদম আলহ ইসলামের জীবনী থেকে যে আমরা শিক্ষাটি পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই হয়েছে এবং সহি মুসলিম আল্লাহ রাসুল বলেছেন ফাইন্না আউ্লা ফিতনা থি বানি ইসরাইল খানাত ফিন্নিসা বনি ইসরায়েলের প্রথম ফিতনাও নারীদের ব্যাপারেই ঘটেছে এবং আল্লাহ রাসুল বলেছেন আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বর্তমানেও যখন আমরা পত্রপত্রিকা খুলি প্রায় কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা নগ্নতা ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা আমরা শুনি এতে করে আমরা বুঝতে পারছি যে নারী ঘটিত ফিতনাটা আসলেই অনেক বড় ফিতনা এক্ষেত্রে আসলে নারীদেরকে ব্লেম করা হচ্ছে না এক্ষেত্রে উভয়ই সমানভাবে অপরাধী নারী পুরুষ উভয়কে আল্লাহ তালা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে নারীদেরকে ব্লেম করা হচ্ছে বরং ঘটনাটা যেহেতু নারী কেন্দ্রিক সেহেতু নারী ঘটিত ফেতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও এ জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়ছে সো আমাদেরকে আদম আলাহ ইসলামের জীবনী থেকে আরও একটি শিক্ষা হচ্ছে এই নারী ঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে ফিতনা কমানো সম্ভব না আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন নাজার সাহামুন মিন সিহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটি তীর এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে অশ্লীলতার পথের দিকে নিয়ে যায় সম্মানিত শুধু এই ছিল আদাম সালামের সংগ্রামী জীবন কাহিনী এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কিছু লেসেন বা শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া পথ এবং মথে তাদের অনুসৃত পথে আমাদেরকে পরিচালিত করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি